কথাটাই গান্ধর্ব থেকে গান্ধর্ব যেহেতু আমাদের হিন্দু মিউজিকের থেকে তো আমরা ভারতীয় ব্যবহার করে অরিজিনাল কম্পোজিশনস করি তাহলে আমাদের পুরোটাই ইনস্ট্রুমেন্টাল যে কণ্ঠ ব্যবহার হয় কণ্ঠটাও অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট ব্যবহার হতে পারে তার সাথে অ্যাড হয়েছে কিছু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট এই বেস গিটার গিটার কাহন সবকিছু মিশিয়ে মাপঝোপ সমান রেখে একটা সুন্দর কিছু তৈরি করার চেষ্টা এটাই তো মিউজিকের তো মূল বক্তব্য হচ্ছে সৌন্দর্য